সেকেন্ড টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে আপনি এক্সেপশন হ্যান্ডেল করবেন সো আমরা পাইচাম দিয়ে আমরা একটা ফাইল তৈরি করি যেখানে আমরা কোডগুলো লিখব এবং সেটা এক্সপ্লেন করার চেষ্টা করব এক্সেপশন নাম দিলাম সো এক্সেপশন পাইথনের এক্সেপশন বিভিন্ন ধরনের হয় তো আমি একটু নিয়ে আসতেছি এক্সেপশনগুলো কপি পেস্ট করতেছি আপনারা মন খারাপ করেন না সেগুলো খুঁজে বের করতে সময় লাগবে যে কারণে আমি এটা করতেছি সো পাইথনের বিল্ডিং যে এক্সেপশনগুলো আছে ইন্ডেক্সের ওর কি ইন্ডেক্স বলতে গেলে আমরা যখন লিস্ট ইউজ করছি তখন দেখেছি কী ইরর কী যদি না পাই ডিকশনারির ক্ষেত্রে দেখেছি নেম ইরর আমরা দেখেছি ভেরিয়েবল ডিফাইন না থাকলে যদি সেটা অ্যাক্সেস করতে চাই অ্যাট্রিবিউট ইরর দেন হচ্ছে অ্যাট্রিবিউট এটাও একটা error so not implement error বিভিন্ন ধরনের ইরর সিনট্যাক্স ইরর আছে তারপর হচ্ছে টাইপ ইরর ভ্যালু ইরর অনেক ধরনের ইরর আছে সো আমরা এই ইররগুলো দেখার চেষ্টা করব সো ডাব্লিউ থ্রি স্কুলটা আমরা কল করতে পারি কীভাবে ইরর হ্যান্ডেল করবো আমরা তো থ্রি স্কুল ওপেন করলাম সো এটা করার জন্য আমাদের ট্রাই এক্সেপ্ট ফাইনালি একটা অপশন আছে সো এটা আমরা করবো তার আগে আমরা দেখে আসি যে এই পাইছাম কোথায় গেল ওকে এখানে আমরা একটা ইন্ডেক্স এরর দেখব ইন্ডেক্স এরর হইলে সেটাকে আমরা কিভাবে সলভ করবো সো আমরা একটা লিস্ট লিখতেছি আগের লেকচারের মতোই নাজমুল অ্যান্ড ইয়াস দুজন খুব ভালো বন্ধু যারা বিপদাপদে সবসময় আমি তাদের পাশে পাই সো এটা আমরা ট্রাই দেবো ট্রাই মানে সামথিং কিছু একটা ট্রাই করো তুমি এখন আমরা প্রিন্ট করবো এই ফ্রেন্ডস থেকে দুই নাম্বার ইন্ডেক্স ওকে দুই নাম্বার কিন্তু নাই জিরো ওয়ান আছে সো অ্যাকসেপ্ট করবো কি ইন্ডেক্স এরর এটা বিল্ট ইন এরর আমরা বলেছি উপরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিল্ট ইন এরর তারপরে আমরা এক্সেপশনটা প্রিন্ট করে দিতে পারি এই এক্সেপশনটা আমরা ধরতে পারি ইন্ডেক্স এরর এস ইতে ধরলাম দেন এটাকে আমরা প্রিন্ট করে দিতে পারি এখন যদি আমরা ফাইলটা রান করি তাহলে দেখতে পাবো আমাদের স্কিপটা স্টপ হবে না চলবে স্মুথলি বাট আমরা যদি ট্রাই অ্যাকসেপ্ট ইউজ না করি তাহলে আমাদের স্কিপটা স্টপ হয়ে যাবে একটা ইরোর আসবে পাইথন দেন হচ্ছে আমরা পাই এক্সেপশনে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এক্সেপশনটা হয়েছে সেটা সুন্দরভাবে সে list index out of range মানে আমরা যে ইন্ডেক্সটা অ্যাক্সেস করার চেষ্টা করছি এটা রেঞ্জের বাইরে অর্থাৎ জিরো এবং ওয়ান আছে বাট আমরা টু ট্রাই করছি বাট যদি আমরা এই এক্সেপশন ছাড়া এই কাজটা করি সেক্ষেত্রে কী হয় আপনারা দেখেন ট্রাই কেস দিয়ে যদি আমরা সেটা হ্যান্ডেল না করি তাহলে এটা কি ধরনের একটা ইরোর আসে আপনি তাহলেই বুঝতে পারবেন আমরা আসলে ট্রাই কেস কেন ইউজ করবো অর্থাৎ আমরা এক্সেপশন হ্যান্ডেলিং কেন করবো এটা খুবই ইম্পর্টেন্ট সো আমরা দেখতে পাচ্ছি এটা এক্সেপশন থ্রো করেছে এবং এটা হলে কোড স্টপ হয়ে যাবে বাট আমরা যদি ট্রাই কেস করি কোডটা স্টপ হবে না সো এটাই ছিল বিগ ডিফারেন্স আমরা ডাব্লিউ থ্রি স্কুলে আরও কিছু দেখে আসি তারা কীভাবে করেছে আরও এক্সেপশন কিন্তু মেইন পার্ট যেটা সেটা আমি বুঝিয়েছি বাট বিভিন্ন ধরনের এক্সেপশন হইতে পারে এগুলো আপনারা আস্তে আস্তে পড়ে নেবেন সো এইখানে দেখি তারা কি করেছে তারা এক্স ডিক্লেয়ার করে নাই বাট সেটাকে প্রিন্ট করেছে তো এটা আমরা করি এটা ছোট করে নিই সো জিনিসটা সেম আমার এক্স ডিফাইন নাই বাট আমি ট্রাই করতেছি try print x except except exception নামে একটা ক্লাস আমরা নিচে অ্যাজ ইতে e রাখতেছি কি এক্সেপশন রাখে এটা আমরা প্রিন্ট করব প্রিন্ট হচ্ছে ই e। তো আমরা আবার রান করি আমাদের আমি বলে দিচ্ছে যে সেখানে একটা আছে আবার আমরা রান করে এলাম আমাদের স্ক্রিপ্টটা স্মুথলি রান হলো এবং বলে দিল যে এই প্রবলেম হয়েছে বাট আমাদের প্রোগ্রামে কিন্তু স্টপ হয় না এবার আমরা যদি এই ট্রাই কেসের বাইরে করতাম তাহলে কিন্তু আমার প্রোগ্রাম স্টপ হয়ে যেত একটা এক্সেপশন দিয়ে প্রোগ্রামটা স্টপ হয়ে যেত এখন যদি মেনি এক্সেপশন হয় সেক্ষেত্রে আমরা কী করবো আমরা আরও কিছু এক্সেপশন ট্রাই করি ট্রাই লিখলাম মানে ফার্স্টে বলতেছে কিছু একটা ট্রাই করো then print x then exception এটা হচ্ছে কি নেম এরর মানে হচ্ছে আমাদের যেহেতু এই নামটা আমাদের নাই তারপরে আমরা প্রিন্ট করতেছি যে এরটা তুমি প্রিন্ট করো তারপরে আমরা যদি আবার এক্সেপশন একের অধিক এক্সেপশন চেক করতে চাই যে ধরেন একটা ফার্স্টে চেক করলাম নেম এরর পরে চেক করলাম ভ্যালু এরর তারপরে দেখলাম ইমপ্লিমেন্ট এরকম যদি একাধিক এক্সেপশন আপনি হ্যান্ডেল করতে চান সেক্ষেত্রে এভাবে করতে পারেন এখানে আমরা এক্সেপশন দিয়ে দিচ্ছি কি এক্সেপশন আমি জানি না সেই জন্য আমি ইটা প্রিন্ট করতেছি সো একাধিক একাধিক যদি এক্সেপশন মানে এক্সেপশন হ্যান্ডেলিং করতে চান সেক্ষেত্রে আপনারা এভাবে করতে পারেন সো এক্সেপশনের সাথে এলসও ইউজ করা যায় আপনি চাইলে করতে পারেন যদি ট্রায়ালের ভিতরে হয় তাহলে হইলেও যদি এক্সেপশন হয় সেক্ষেত্রে কিছু একটা করলেন আর যদি সেই দুইটাও না হয় তাহলে যদি কিছু একটা করতেন সেক্ষেত্রে এলস ব্যবহার করবেন আর ফাইনালি বলে একটা কথা আছে এটা অলওয়েজ এক্সিকিউশন হবে সে অ্যাকসেপ্ট হইলেও এক্সিকিউশন হবে অ্যাকসেপ্ট না হইলেও এক্সিকিউশন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এক্সটা সে করতে পারে নাই তাহলে এক্সেপশনে চলে গেছে এক্সেপশন থ্রো করেছে দেন হচ্ছে আপনার এই ফাইনাল এটা থ্রো করেছে এটাই আর কি ব্যাপারটা সে এক্সেপশন হোক আর না হোক সে ফাইনালি মাস্ট করবে যদি আপনার কন্ডিশন এরকম হয় যে না এক্সেপশন হইলেও কিছু একটা আমার করতে হবে এক্সেপশন না হইলেও কিছু একটা করতে হবে সো ট্রাইটা একটু ইন্ডেক্সিং প্রবলেম হয়ে গেছে আমরা এটাকে ফিক্স করে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এটা স্মুথলি রান হয়েছে সো যদি এক্সেপশন রেস করাইতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছি এক্সেপশন যদি রেস স্যার চান ঢাকা আমরা এখানেই করতে পারি রেস আমরা এই এই অংশটা রেস করে দিলাম এটা হচ্ছে এক্সেপশনের ভিতরে রেস করতে হবে তো আমরা এখন যদি এটা চালাই তাহলে দেখতে পাবো যে একটা এক্সেপশন রেস করছে আমরা দেখতে পাচ্ছিলাম পূর্বের নেই আমাদের একটা এক্সেপশন আসছে তো এটা হচ্ছে এই যদি আপনি এভাবে এক্সেপশন রেস করাতে চান তো এক্সেপশন নিয়ে আরও অনেক কথা বলা যায় বাট আমি আশা করি ইনিশিয়ালি এইটুকু আপনার জন্য যথেষ্ট আপনি কাজ করতে করতে অনেক কিছু শিখে যাবেন তো আজকের মতো লেকচারটা এখানে শেষ করছি ধন্যবাদ